তো বন্ধুরা কেমন আছেন সুকরি টেকনিক্যাল মাস্টার পক্ষ থেকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের আমি শিখাবো কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় তো সিম্পলি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হলে আপনার ব্রাউজারটা ওপেন করতে হবে তো আমরা ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে উপরে সার্চ করবেন একশো one nine two dot one six eight dot one dot one তো এখানে আমরা ঢুকবো এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর দেখায় কীভাবে কেমন একটা পেজ আসবে এই যে এরকম একটা পেজ আসবে এরকম পেজ যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড ইউজার নেম দিতে হবে তো এখানে পাসওয়ার্ড আর ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন দুটোই অ্যাডমিন দিবেন তো অ্যাডমিন অ্যাডমিন সব ছোট হাতে দিবেন ছোট হাতে দিয়ে লগইন করবেন লগইন এ ক্লিক করার পর অনেকটা এরকম আসবে অনেকটা এরকম আসার পর আপনি একটু ডান সাইডে দেখবেন অনেকগুলো অপশন আছে তো এখানে ওয়্যারলেস একটা অপশন আছে যে ওয়্যারলেস ওয়্যারলেসে ক্লিক করবেন ওয়্যারলেস ক্লিক করার পর একটু নিচে তিন নম্বর অপশনটা পাবেন ওয়্যারলেস সিকিউরিটি তো ওয়্যারলেস সিকিউরিটি ক্লিক করি ওয়্যারলেস সিকিউরিটি ক্লিক করার পর দেখেন এই যে এখানে ওয়ারলেস পাসওয়ার্ড এটাই হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড এভাবে আপনার পাসওয়ার্ড বের করতে পারবেন আর আপনি একটা বলে দেই এখানে যে আমি অ্যাড্রেস লিখছি ডট ওয়ান ডট ওয়ান এখানে অনেকের রাউটার আছে এখানে ওয়ান ডট জিরো থাকে তো আপনি যদি এটা না ঢুকে তাহলে ওয়ান ডট জিরো দিয়ে ঢুকবেন তো এভাবে সহজ হবে তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো আপনাদের সাপোর্ট লাগবে আমার আমাকে প্লিজ সাপোর্ট করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই গুড বাই